একটা যদি ওই জঙ্গলের প্রাণী হিংস্র প্রাণী যদি আক্রমণ শুরু করে মেজাজ গরম করে দুনিয়ার কোনো বাহিনী তাদেরকে আর রোধ করতে পারবে না আল্লাহ পাক বলেন খবরদার আমার বান্দার সাথে বেয়াদুবি করবি না আল্লাহর ভয়ের কারণে ওই প্রাণীগুলো চুপ হয়ে থাকে একটা দুধের গাবি যদি মেজাজটা গরম করে কোনো মানুষের ক্ষমতা নাই দুধ দহন করে ঘরে নিয়ে যাবে আল্লাহ বলেন এই গরু আমার বান্দার সাথে বেয়াদবি করবি না আমার বান্দার সাথে শক্তির বাহাদুরি করবি না কারণ আমার বান্দা বড় দুর্বল তবে সম্মান অনেক বেশি আমার বান্দার শক্তির দিক থেকে বড় দুর্বল আর এই বান্দাটার দুর্বলতাটাকে আমি আল্লাহ মায়ার কারণ বানায় নিয়েছি কারণ ওর কেউ নাই আমি আল্লাহ ওদের বড় আদর করে বানিয়েছি ওরা আমার গোলাম আমার বান্দা আমি ওদের আল্লাহ এরে মানুষ তাকায় দেখ দুনিয়ার সব মখলুকাত আল্লাহর গোলামি করে আল্লাহর ভয় নিয়ে চলে কারোর সাথে বেয়াদুই করে না যেই ডিউটির জন্য আল্লাহ বানাইছেন ওই ডিউটি পালন করে কখনো বেয়াদুবি করে না কিন্তু মানুষ কেন বানাইছেন একমাত্র আল্লাহর এবাদাত করার জন্য আজ এত দামি মানুষটা আজ দুনিয়ার মধ্যে কেন খানার জন্য আন্দোলন করবে ঘুমানোর জন্য কেন ঝগড়া করবে বাড়ি ঘরের জন্য কেন তারা হরতাল অবরোধ করবে মামলা হামলায় লিপ্ত হবে অথচ জঙ্গলের প্রাণীদের থাকার জন্য কোনো আন্দোলন নাই ঘর বাড়ির জন্য কোনো ঝগড়া নাই সমুদ্রের ভেতরে কত কোটি ধরনের মাছ কোনদিন তারা খানার পেটের ক্ষুদা নিয়ে কারোর সাথে জবরায় লিপ্ত হলো না অথচ সারা দুনিয়ার ভিতরে মানুষ বড় দামি আশরাফুল মাফলুকাত এই মানুষ সবার শ্রেষ্ঠ সেরাজি এদের খানা বড় আরামে আসবে সম্মানের সাথে আসবে কিন্তু মানুষ খানা নিয়ে কেন কষ্ট পায় ঘর বাড়ি নিয়ে কেন ঝগড়া আর মামলায় লিপ্ত হয় এর একমাত্র কারণ আল্লাহ যে ডিউটির জন্য বানাইছে সে ডিউটি মানুষ করে না গাদ্দারি আর বেয়াদুবি করে আর এই গাদ্দারি বেয়াদুবি কেন একমাত্র আল্লাহ পাকের আজাবের ভয় অন্তরে নাই অতএব ফাইনাল কথা ততদিন পর্যন্ত মানুষ নিজ আগ্রহে আখেরাতের লাইনে আগাবে না যতদিন পর্যন্ত তাদের অন্তরে তাকুয়া আসবে না আল্লাহর ভয় আসবে না আরে কথাও চির সত্য আল্লাহর ভয় তাকুয়া বান্দার অন্তরে ততক্ষণ জমা হবে না যতক্ষণ পর্যন্ত এ জগতের উন্মতেরা আল্লাহওয়ালাদের সহবতে যাবে না মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত সোহবতে সালে তোরা সালে কুনাত সোহবতে তালে তোরা তালে কুনাত এক জমানা সোহবতে বা আউলিয়া বেতার জসাদ সালা তাআত বেরিয়া আল্লাহওয়ালাদের মাধ্যমে তাকুয়া অর্জন করো কারণ আল্লাহওয়ালা রাতারাতি হওয়া যায় না আর জনসংখ্যা দিয়া হওয়া যায় না টাকার গরমে হওয়া যায় না এর নবীর উন্নতির দল আল্লাহওয়ালা হওয়ার জন্য দীর্ঘদিন সাধনা করতে হয় আল্লাহর মোহাব্বত অর্জনের জন্য শুধু একা একা করলে হবে না আর একজন আল্লাহওয়ালার পেছনে সময় দিতে হয় আল্লাহ পাক আমার নবীদেরকে রব্বুল আলামিন তাদেরকে অন্তর ধোলাই করে জমিনে এর মধ্যে সিলেকশন করে পাঠাইলেন নবীরা হাতের ছোঁয়া লাগাইছেন আর নজরটা দিয়া যখন বেঈমানের দিকে নজর দিয়া তাকাইছেন ভেতরে অ্যাকশন শুরু হয়ে গেছে ইমানের ফায়েজ ও বারাকাত তারা পেয়েছেন তাদের ফায়েজ পাইয়া সাহাবায়ে কেরাম জমিনের মধ্যে তৈরি হলেন নবীর চাহনির বরকতে সাহাবায়ে কেরাম এত দামি হয়ে গেলেন দশ জনার নামে দুনিয়াতেই জান্নাতের টিকে দেশে হাজির আবার তাদের দিকে নজর করে তাদের সহমতে কাটাইলেন তা তাবিনগণ কোরআন হাদিস পড়লেন জানলেন শিখলেন এরপরও তাবিনদের সহবতে থেকে তাদের জীবনটারে বড় করলেন নিজেকে যদি বড় বানাতে চাও বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও বড় রাজমিস্ত্রি হতে চাইলে বড় রাজমিস্ত্রির কাছে যাও এলাকার নামি দামি যদি ইঞ্জিনিয়ার হতে চাও দেশের একজন নামি দামি ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে তুমি সময় লাগাও ভালো কোনো ডাক্তার যদি হতে চাও দেশের দামি ডাক্তারের কাছে গিয়ে সময় লাগাও দুনিয়ার লাইনে সব বুঝলি রে মুসলমান আখেরাতের লাইনে আল্লাহওয়ালা ধরা লাগে এইটারে বুঝলা না যতদিন আল্লাহওয়ালা চিনবা না যাইবা না অন্তরে তাকুয়া আসবে না তাকুয়া যতদিন আসবে না তোমার দ্বারা গুণা ছাড়াও সম্ভব হবে না মনে করেছ নামাজ পড়তেছি মাথায় টুপি আছে পাকড়ি আছে দাঁড়িয়ে আছে লম্বা জামা পরি কিন্তু নিজের ভেতরে কিবির অহংকারের কবিরা গুণা হিংসা করার কবিরা গুণা গিবত শেখায়তের কবিরা গুণা অন্যের হক নষ্ট করার কবিরা গুণা কারো ভালো মন্দ সহ্য করতে না পারার কবিরা গুণা এই গুণাগুলো আল্লাহওয়ালার সোহবত ছাড়া কখনো দূর হয় না আতরের দোকানের সামনে গেলে বান্দা তুমি আতরের ঘেরানটা পাইবা ভাই আল্লাহওয়ালাদের কাছে যদি যাও তাদের নেক নজরে তুমিও আল্লাহর মোহব্বতের ঘ্রাণ পেতে থাকবা এরে নবীর আশেকের দল বয়ান তো সবাই করে কোরআন তেলাওয়াত তো সবাই করে কারো তেলাওয়াতে মনটা কেমন লাগে আবার কারো তেলাওয়াতে চোখের পানি ধরে রাখা যায় না এটা তো বাবা ভিতরের কাজ এটা কলবের কাজ এটা অন্তরের সাথে সম্পর্ক বান্দা তুমি যদি বিনয়ী হইয়া চলো এটা চামড়ার সাথে সম্পর্ক না এটা রুহের সাথে কলবের সাথে সম্পর্ক আর ওই কলবের চিকিৎসা করার জন্য কলবের ডাক্তার হলো মদিনার নবী বলেন ওয়ারাসাতুল আম্বিয়া আহলে হকুল আমায় কেরা يا أيها الذين آمنوا اتقوا الله আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মতো বলে না না আল্লাহ যত বড় ওইভাবে তাকে হক আদায় করে ভয় করার তৌফিকার সম্ভাবনা আমাদের মধ্যে নাই আল্লাহ কয় আমি শিথিল করে দিলাম ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম তোমাদের সাধ্য মতো আমি আল্লাহকে ভয় করো তোমার সাধ্য মতো আল্লাহকে ভয় করো আজকে যদি মানুষ আল্লাহর ভয় নিয়ে চলতো তাহলে কোনোদিন গোপনও একটা গুনাহের কাজ করত না এরে নবীর আশেকের দল যতদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে আসবে না দুনিয়ার কোন শাস্তি আর বেতের বাড়ি তোমাকে আদর্শ মানুষ বানাতে পারবে না দেখছেননি চতুর্দিক থেকে আওয়াজ মাদককে না বলুন যৌতুকের ঘরে আগুন লাগায় দাও বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে যৌতুকের এই গজব বন্ধ করতে হবে মদের বোতলকে চূর্ণ বিচূর্ণ করতে হবে নেশাগ্রস্ত বন্ধ করতে হবে এর পেছনে সরকারের কোটি কোটি কোটি কোটি কোটি হাজার কোটি টাকা ব্যয় করে করে সরকারি বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীরা কাজ করে মাঠ পর্যায়ে কোনো মাদক পারলে ধরায় দাও ভিডা জেলখানায় ঢুকায় দিব এরে নবীর উন্নতের দল তারাও প্রচেষ্টা করতেছে মাদক বন্ধ করার জন্য নেশা বন্ধ করার জন্য যৌতুক বন্ধ করার জন্য থানায় প্রতিদিন মামলা চলে কোর্টের মধ্যে মামলা চলে মা বাবার পক্ষ থেকে সন্তানের বিরুদ্ধে মামলা সন্তানের পক্ষ থেকে মা বাবার বিরুদ্ধে মামলা এরপরেও যেন কেমন যেন অশান্ত অশান্ত ভাব সব জায়গায় গুঞ্জন চলে কেমন যেন একটা উশৃঙ্খলতার আওয়াজ কেমন যেন দমনিত হয় না একটা মাদক রেসাইজ করলে দশটা মাদকের গন্ধ বেরিয়ে যায় ব্যাপার ব্যাপারটা কি বুঝলাম না কিন্তু নীরব বনে আল্লাহওয়ালারা তাহার যদি আল্লাহর কাছে কান্না করে দোয়া করে এই আল্লাহওয়ালারা এত মেহনত করে তাবলিগওয়ালারা মেহনত করে চরমনের হজরতেরা উজানির হজরতেরা মেহনত করে মাদ্রাসাওয়ালারা মেহনত করে পেটের বাড়িও লাগে না গালাগালিও লাগে না সরকারের কোটি টাকাও এই বাহিনীর পেছনেও খরচ করা লাগে না এরা নিজের খাওয়া খাইয়া আল্লাহর বান্দা মুসলমানের সহযোগিতায় মাদ্রাসায় চলে মসজিদের ইমামতি করতেছে উম্মতের চোখের পানি দিয়া বয়ান করে তাকায় দেখলাম যেই ব্যাতের বাড়ি দিয়া র্যাব আর্মি পুলিশ বিডিআর একটা মদদিরে লাইনে আনতে পারে না এই রকম কোটি কোটি ডাকাত চোর সন্ত্রাসী আর মদদিরা আজকে আল্লাহওয়ালার হাতে হাত লাগায়া পাক্কা নামাজি হয়ে গেল তাহলে এই ওয়াজের দ্বারা করোনা বাড়বে এই ওয়াজের মাধ্যমে মানুষ উগ্রবাদী হবে এই ওয়াজের দ্বারা মানুষ উশৃঙ্খল হবে না এই ওয়াজের দ্বারা সোনার বাংলাদেশ সোনায় পরিণত হবে কথা ঠিক না কত বড় বড় সন্ত্রাসী আজকে পাঁচ রক্ত নামাজ কত বড় বড় ডাকাত পাঁচ আনে হাকিম হেকমতে اولا یزالست এর নবীর উম্মতের দাল বুঝবে কে বুঝাবে কে শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয় তাই হচ্ছে কে বুঝবে বুঝাবে কে সরকার বাহাদুরকে ধন্যবাদ না দিয়া যাই কই আজকে কৌমি মাদ্রাসার সনদের স্বীকৃতি আর হাটাজারির হজরতকে সর্বোচ্চ সম্মান আজকে বহু নাস্তিকের মুখে চপেটাঘাত করেছে সরকার ওই নাস্তিকরা দাদার জুলুম অত্যাচার চুরি ডাকাতি টাকা খাইয়া চোখের পানি কান্নাওয়ালা আল্লাহওয়ালাদের বৃদ্ধাচরণ করে আসতেছিল অনর্থক কোন দলিলহীন তারা আজকে মোটামুটি মাস্ক লাগায় বসে আছে কোনো কথা বলার সুযোগ নেই না হয় মাদ্রাসায় জঙ্গি জঙ্গি জঙ্গি কি পরিমাণ অপবাদ কি পরিমাণ অপবাদ আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন এই যে ওয়াজ মাহফিল চলতেছে প্রশাসন সহযোগিতা করতেছেন সরকার বাহাদুর ঊর্ধ্বতন কর্মকর্তা জনপ্রতিনিধি যারা দায়িত্ব পালন করেন সহযোগিতা করতেছেন ওয়াজ মাহফিল হচ্ছে প্রশাসন যদি বলতেন হতে পারবে না বাহাদুরি চলতো তো এই এই গুণের জন্য কি তার জন্য দোয়া করবেন না এই জন্যই তো চরমনের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ বলতেন আমি যা করি কেউ যদি মনে করেন আমি রাজনীতি করি তাও আমি এবাদাত হিসাবে করি সরকার যদি আল্লাহর হুকুম মতো দেশ চালায় কোনো হুজুর রাস্তায় কথা বলবে না আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি বলেন একটা রেকর্ডিং বের করেন বৌদ্ধদের বিরুদ্ধে অশালীন কিছু বলি আমাদের ওলামায় হাজরাত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো অশালীন কোনো বক্তব্য দিয়েছেন তাহলে কোনো হিন্দু কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টান যদি খামোখা অনর্থক গায়ের জোরে মুসলমানের উপরে আক্রমণোত্তক কোনো কথা বলে তখন তো এটা মুসলমান চুপ থাকার পরিচয় নয় এখন অন্যায়ের প্রতিবাদ করা কি হিংসা হ্যাঁ অন্যায়ের প্রতিবাদ করা এটা ইমানের দাবি এটা হিংসা নয় আল্লাহ সব ভাইকে বুঝার তৌফিক দান করেন ভালো করে বুঝার চেষ্টা করেন একজনে গরুর গোস্ত খায় না সেটা ভিন্ন কোনো সমস্যা আছে সে যদি বলে গরুর গোস্ত হারাম তখন তো ফিডা সারা পথ নাই অনেকে মিষ্টি খায় না সেটা তার ভিন্ন সমস্যা যদি বলে মিষ্টি খাওয়া হারাম মেনে নিবেন আপনারা এটা সে ভালো কথা বলল না ফিডার কথা এমনি কেমন আপনি তাবলিক করেন না ভালো কথা যদি বলেন তাবলিক শিরিক তখন ফিডা ছাড়া পথ নাই আপনি জিকির করেন না সেটা ভিন্ন কথা যদি বলেন যে জিকির টিকির এটি জায়েজ নাই তখন ফিডা ছাড়া পথ নাই কোনো মাস্তানিতে কাজ হবে না আপনি পীর সাহেবের কাছে যাবেন না সেটা আপনার বাবার ওসিয়ত কিন্তু পীর মুরিদি শিরিক বললে ফিডা সারা ভট নাই ফিডা হয়তো দুনিয়াত না হয় মরার ভর ফিডা মাপ নাই তওবা সারা দেখেন না ডাক্তার জাকির নায়ক সাহেব এত বছর মাঝহাবের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন আর যারা মাঝহাবের বিপক্ষের লোকেরা তাদেরকে অনেক স্লোগান দিয়া মাথার তাজ মনে করে রেখেছিলেন ডাক্তার সাহেব আমাদের মাথার মুকুট ইদানিংকালে যখন মাঝহাবের পক্ষে চল্লিশ মিনিটের লেকচার দিয়েছেন ইংলিশে এখন তারাই আবার বলে ডাক্তার সাহেবের মাথা খারাপ আমরা আগেও ডাক্তার সাহেবের বিরুদ্ধে বলি না সে জাহান্নামি এখনো বলি না বরং সবসময় হেদায়তের দোয়া করেছি তাদের জন্য আমাদের জন্য এখন জাকির নায়েক সাহেব চল্লিশ মিনিটের বক্তব্য দিয়ে বলেছেন মাঝহাব মানা লাগবে উম্মতের জন্য এটা জরুরি মাঝহাব মানাটা উম্মতকে দিনের কাজ করা সহজ করে দেয় চল্লিশ মিনিটের ইংলিশ বক্তব্য শুনে এখন আহলে হাদিস নামের ডাক্তার জাকির সাহেবের অন্ধভক্ত যারা ছিল এরা এখন বলে ডাক্তার সাহেবের মাথা খারাপ এখন কি কইবা আমরা যারা মাঝহাব মানতেছিলাম আমগো তো টাক্কা শিরিক মুশরিক ফতুয়া দিতা ডাক্তার সামনে কি ফতুয়া দিবা এই জন্য গ্রামের প্রবাদ আছে আদার ব্যাপারী জাহাজের খবর নিও না কপাল পুরে যাবে আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন এসব ভেজালের মূল কারণ কি তাকুয়া নাই আল্লাহর ভয় নাই আল্লাহকে ভয় করো ভয় করার মতো আল্লাহকে ভয় করার মানি আল্লাহ যাতে বেজার হয় এমন কোন কাজ যেন তোমার দ্বারা প্রকাশ না পায় ইচ্ছা করে তো আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করবা না অনিচ্ছায় যদি কিছু হায়া যায় তাও বা করতেও দেরি করবা না আল্লাহ জানেন বান্দা ইচ্ছা করিও যদি কিছু করিয়া ফালাও তওবার দরজা খুলে রাখলাম চোখের পানি সেরে যদি তওবা করো আমি আল্লাহ ওয়াদা করলাম তোর চোখের পানিটা গালের নিচে আসার আগে তোর জীবনের সব গুণাগুলো মাফ করে দিব সব গুণা মাফ কারণ আমি আল্লাহ তো চাই বান্দা একটু বাহানা তালাশ কর কারণ আমি আল্লাহ তোদের বড় মায়া করে বানাইছি আমার ছেলে নাই মেয়ে নাই শুধু তোদের এই বানাইলাম আমি আল্লাহ একক আমার কোনো শরিক নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই কারো থেকেও আমি আল্লাহ জন্ম নেই নাই আমি আল্লাহ এক আমি বড় আদর করে তোদের বানাইলাম রে গোলাম আমার মেয়ে ছেলে নাই যে আমার ভাগে টান পরে যাবে আমার স্ত্রী নাই যে তারে দিয়া তারপরে তোরে দিব আমি আল্লাহ আল্লাহ লা আমি আল্লাহ একক আমার কোনো অংশীদার নাই আমার ক্ষমতার মধ্যে কারো ভাগাভাগি নাই আমার গুণের মধ্যে কারো ভাগাভাগি নাই এরে বান্দা দুনিয়াতে যা কিছু বানাইলাম এর মধ্যে মানুষ আমার বড় আদরের আমি চাই না তোর মতো বান্দাটা জাহান নামের আগুনে জ্বলে যাবি এরে মুমিনেরা আমি আল্লাহ তোমাকে ভয় করতে কেন বললাম আমি চাই না আমার মুমিন বান্দা ইমান আনার কারণে তো জান্নাত পাবে বেঈমানেরা কখনো জান্নাত পাবে না কিন্তু মুমিন কিছু গুণা নিয়ে যদি কবরে যাও ওই গুনার শাস্তির জন্য তোমাকে জাহান নামের আজাবে গ্রেপ্তার হতে হবে আমি আল্লাহ তাও চাই না জানিয়া যদি কোনো গুণা করো না জেনেও যদি কোনো অন্যায় করো রে বান্দা তওবা নামের দরজায় ফিরিয়া আয় এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও মায়ার নবী জানায় দেন আমি আল্লাহ তার উপরে জাহান নামের আগুন হারাম করে দিব আল্লাহর ভয়ন্তরে ঢুকাইলেই বান্দা গুনার থেকে বাঁচাটা সম্ভব কেমন ভয় সাহাবায় কেরামের মধ্যে ছিল তাদের মতো আলেম এই জগতে আর কেউ নাই কেউ আসবেও না তাদের মতো মুফতি মহাদ্দিস কেউ হয় নাই কেউ হবেও না আপনাদের জানা মতে একটু বলবেন কি এই জগতের মধ্যে এত আল্লাহওয়ালা এত পীর বুজুর্গ এত আল্লাহওয়ালা আছেন আমাকে একটু বলেন সাহাবায় কেরামদের থেকে দামি পীর সাহেবের কি নাম আছে কেউ এই মোবাইলের গোষ্ঠী বন্ধ করো ভাই কবে লাজ লজ্জা হবে এই মোবাইল নিয়ে শেষ করলি জীবনটারে না পাইলি দুনিয়া না পাইলি আখেরাত এমন কপাল করা পোড়াও কি মানুষ হইতে পারে যে মানুষ একটা পাওয়ার আশায় হয়তো দুনিয়ার আশায় আখেরাত খুয়ায় নাহলে আখেরাতের আশায় দুনিয়া ছাড়ে আর এই মোবাইলওয়ালারা না পাইল দুনিয়া না পাইল আখেরাত তো ডবল কপাল পরা সিরিয়াল সারা কপাল পরা বেহায়া বেলাজা কারণ এই মোবাইলের কারণে দুনিয়ার লাইনে আরামের ঘুম নষ্ট করলি তিন বেলার খানাটারও নষ্ট করলি রুচি নাই নিজের চোখটারে নষ্ট করলি নিজের মেধাটারেও নষ্ট করলি খানাটাও খাইতে পারলি না নিজের শরীরটারে নষ্ট করেছ এরে বান্দা নিজের জীবনটারেও নষ্ট করেছ নিজের যৌবনটাকেও নষ্ট করেছ অল্প বয়সে তোর যৌবন চলে গেল তোর সুন্দর শরীরটা এত সুন্দর চেহারাটা কেমন যেন বয়সের আগে ভেঙ্গে গেল না পাইলি দুনিয়া না পাবি বান্দা আখেরা তোর মতো কপাল পড়ার কে হতে পারে নিজের হাতে চাইয়া মোবাইলের কারণে হাত দুর্বল মাথা ব্যথা বেড়ে গেছে তুলনামূলক চোখ ব্যথা করে কেন ওই মোবাইল নিয়ে আয়নায় তাকায় থাকে স্কিনের মধ্যে নজর থাকে ওর একটা রিয়াকশন শুরু হয় ব্রেনের ভেতরে এফেক্ট শুরু হয় মাথা নষ্ট মাথা ব্যথা শরীর ব্যথা এই হাতটা ধরে এভাবে তাকায় থাকে হাতের কবজা ব্যথা হাতের কনি ব্যথা দাঁড়া ব্যথা মাজা ব্যথা খানা টাইম মতো খায় না গরম বা ঠান্ডা হয় তরকারির অ্যাকশন কমে যায় এরপরও যা খায় ঘুম নাই খাইয়া ডাক্তার মতে ঘুমাও সে আসল রাতের ঘুমটাকে নষ্ট করে মোবাইল দিয়া এরপরে ভেতরের যৌবন শেষ চেহারা নষ্ট হয়ে গেল এখন বিয়াও কপালে আছে কিনা আল্লাহ ভালো জানেন কারণ একটা জাতের মাইয়া এই কপাল পরার কপালে আসবে না লজ্জা না থাকলে দাঁত ভেটকাইয়া হাসবি আর কি করবি আর লজ্জা থাকলে মাথা নত করে কান্তি যে আমার মতো কি কপাল পরা আছে কেউ মানুষ শরীর ঠিক করার জন্য বিদেশ থেকে ঔষধ আনে কত ধরনের ঔষধ সেবন করে শরীরটা তাজা রাখার জন্য কত ভিটামিন খায় শরীরকে তাজা রাখার জন্য আর আজকে মোবাইলের কারণে দুনিয়ার লাইনের নিজের ভিটামিন সব নষ্ট করলি শরীর নষ্ট করলি মেধা নষ্ট করলি আর কি করলি কইতাম নি কইতাম তোর বাবা আর মায়ের পকেটে টাকা চুরি করলি তুই মোটামুটি আল্লাহর কাছে মা বাবার টাকা চোর তোর বাবায় কামাই করে তুই চুরি করো কসম আল্লাহর কসম আল্লাহর আল্লাহর কসম তোর বাবা কোটি টাকা কামাই করলেও তোর বাবাকে ধ্বংস করার জন্য তোর মতো একটা কপাল পরা সন্তানই যথেষ্ট তুই বাবার চূড়ান্ত চূড়ান্ত বাবার একটা দুশ্মন হয়ে ঘরে আসো তোর বাবাকে তুই জবাই করতেছ ডাইরেক্ট না ইনডাইরেক্টলি বাবার অর্থনীতিকে তুই ধ্বংস করে দিতেছ কারণ বাবার টাকা চুরি করবি ওই কামাইতে কোনোদিন বরকত হবে না তুই বাবার চরম দুশ্মন তুই মায়ের চূড়ান্ত দুশ্মন লজ্জা থাকলে তওবা করবি আর লজ্জা না থাকলে রাস্তায় গিয়ে বিড়ি টানবি আর আমারে গালি দিবি এই জন্য দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন লা ইমান আলিমান লা হায়া আলা যার লজ্জা নাই তার ইমান নাই এবার ডাক্তারের সাথে পরামর্শ কর এক বছর আগের শরীরের কি অবস্থা এখন পরীক্ষা করে দেখ কি অবস্থা গজব আসছে কেন এই করোনা কেন আমাকে হুজুরদের কারণে না আল্লাহ হেদায়াত দান করে ইয়া আল্লাহকে ভয় করো কাকে আল্লাহকে ভয় করার মানি গলায় সুরি আসবে আর নামাজ সারা যাবে না বেপর্দায় চলা যাবে না এবার আমি যুবকদেরকে বলবো পা দুটো যদি একবার আঁকা দাও আমি পায়ে হাত রেখে প্রশ্ন করি তোমার বিবেকরে জিজ্ঞেস করো যুবক আল্লাহর গোলাম ডানে বামে তাকায় দেখো তোমার ডান বামে কত আল্লাহর বান্দা তোমার মতো যুবক মাদ্রাসায় জীবনে পড়ে নাই স্কুল কলেজে পড়ে আর পরও নামাজ বাদ দেয় না একটু তোমাকে জিজ্ঞেস করো তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো যুবক সন্তান কোটি টাকার ব্যবসা করে নামাজের সময় নামাজে হাজির হয়ে যায় নামাজ বাদ দেয় না একটু তোমার বিবেকরে জিজ্ঞাসা করো তুমি কেন সময় মতো নামাজ পড়তে পারো না তোমার মতো যুবক আদা করে আবার মি পুলিশ বিডিআরের চাকরি করে ডাক্তার ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ারের চাকরি করে এক অক্ত নামাজও বাদ দেয় না বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক সন্তান ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন নামাজ পড়তে পারবা না রে বাবা বলো নবীর উম্মত হইয়া আল্লাহর নবীর সুপারিশ যদি পেতে চাও নামাজ পাঁচক্ত পড়া লাগবে দাঁড়াইয়া না পারো বসে বড় বসে যদি না পারো শুয়া শুয়া ইশারায় পড়ো তারপরও নামাজ বাদ দেওয়ার কোনো রাস্তা খোলা নাই মদিনার নবী বলেন বেইমান আর মুমিনের মাঝখানে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা কখনো নামাজ সারে না মকুন সুসতি নামাজে পাঞ্জে গানা فويل للمصلين الذين مؤمنارا إنما امداد دا استعينوا آيات قرآن بخا নামাজ লাগবে নি বছরে কয়বার দুই ঈদের সময় দুইবার মাঝে মাঝে শুক্রবারে একবার এরে নবীরা আসে দৈনন্দিন পাঁচ বেলার নামাজ পড়বা বাদ দেওয়ার কোনো উপায় নাই কোনো সুযোগ নাই নামাজ বাদ দেওয়ার আর নামাজটা নামাজের মতো হবে যদি হয় খোদার কসম তোমার নামাজের একটা সেজদা তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে নামাজটা নামাজের মতো হয়নি হ্যাঁ টাটকা একটা ফকির নিয়ে মসজিদে যায় মনে ওর মতো ভকিন্নি ওর মা বাবার মধ্যে আর কেউ নাই বলে কেমন বিয়ার অনুষ্ঠানে নতুন নতুন পোশাক পরিয়া যাও আর আমার আল্লাহর বাড়ি দামি বাড়ি দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ ওই মসজিদে নামাজ পড়তে যখন যাও একটা ময়লা পোশাক নিয়ে যাও আর ওই তোমার পোশাকের মধ্যে বাঘ ভাল্লুক শুয়ার বানরের ছবি লাগানো আছে ডুবতেও দোয়া ভরলি না বের হইতো দোয়া করলি না অজুটাও সুন্দর করে বানাইলি না প্রস্রাব পায়খানাও ঠিক মতো পবিত্রতা অর্জন করলা না মসজিদের মধ্যে গিয়াও মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেলা বসিয়া চুপ থাকিয়া দরুদ সালাম পড়লা না নামাজটার মধ্যে ঠিক মতো রুকু দিলা না সেজদা দিলা না তসবি পড়লা না কেমনে তাড়াতাড়ি বের হইবে এই জন্য পাগল ইমাম সাহেব কেরাত লম্বা লইছে মাথাটা গরম হয়ে গেছে ইমাম সাহেব লাম্বা বয়ান কেন করলো মাথা গরম হয়ে গেল ইমাম সাহেব মোনাজাতটা কেন লম্বা নিল মেজাজ গরম হলো তোর মতো নামাজির আল্লাহ কোরআনে বলেন মুসল্লিন তোমার মতো নামাজির জন্য ওয়াইল নামক জাহান্না এরপরে যারা পাঁচক্ত নামাজ পড়ে আবার বাইরে গিয়া সুদ খায় আসেনি ও মক্কায় গিয়ে নামাজ পড়লে কবুল হবে না বাইতুল্লার গিলাপ ধরে লাভবাইক বললে কবুল হবে না সুদের খাতায় নাম রাখিয়া পঞ্চাশ তালা বিল্ডিং মসজিদ বানায় দিলে সবাব পাবে না সুদের খাতায় নাম রাখিয়া কোটি টাকার মাদ্রাসায় কিতাব দিলে সবাব পাবে না ওরে সুদের খাতায় নাম রাখিয়া কোটি কোটি টাকাও যদি জাকাত দেয় এক বিন্দু সবাব পাবে না কোটি টাকার কোরআন খতম করাইলেও সবাব পাবে না গরিবের খানা খাওয়াইলেও সবাব পাবে না তওবা না করে যদি কবরে যাও আল্লাহ বলেন কোরআনের মধ্যে চিরস্থায়ী জাহান্নামী এই ওয়াজের দ্বারাই কি হেদায়েত হবে কোনোদিনও না আল্লাহর নবীর ওয়াজে যদি আবু জাহাল হেদায়াত না পায় আমি কে যেই নবীর বায়ানে কোনো কালিমা নাই কোনো ভেজাল নাই যে নবীর চেহারার দিকে তাকাইলে বেইমানেরা মোহাব্বতে কালেমা পড়ে কিন্তু কপাল খারাপ বাবু জাহাল কালেমা পড়লো না বরং বিরোধিতা করল এরে যুব এই জমিনের মধ্যে যৌবনের বাহাদুরি তো নমরু ধামান সাদ্দাত কারণ কম করে নাই যৌবনের বাহাদুরিতে আল্লাহর বিরোধিতা করেছে নবীর বিরোধিতা করেছে বেঈমান তাকায় দেখ কই সেই ফেরাউনের লাশ কই নমরুদ কই হামান কই সাদ্দাদ সারা দুনিয়ার বেইমানের মধ্যে তালাশ করে দেখ ফেরাউন নামের কোনো বান্দা আসেনি যদি বলো এই হিন্দু ভাই ও বৌদ্ধরা ও খ্রিস্টানেরা ইহুদিরা তোমরাই তো মুসানবী আর ঈসানবীর উম্মত দাবি করো তোমাদের মধ্যেই তো মুসানবীর সাথে যুদ্ধ হয়েছিল ফেরাউনের বলো তোমরা একজন ফেরাউনের নাম যদি রেখে দাও মাসে মাসে এক লাখ টাকা দিব বলো মুমিনেরা কোনো বেইমান টাকার লোভে নামটা ফেরাউন রাখবেনি রাখবে মুসলমানেরা রাখতে পারে ভয় কারণ যেই মুসলমান এক লাখ টাকার লোভ সামলাইতে পারে না ওই বান্দা রাখতেও পারে এক লাখ টাকা তো কম না কারণ যেই বান্দা মসজিদে ঢুকিয়া শেষদায় গিয়া বলে সুবহানা রব্বিয়াল আলা আবার একটা সন্তেশ খাওয়ার লোভে দুর্গা পূজায় গিয়া কয় ধর্ম যার যার উৎসব সবার এই বান্দার দ্বারা কি না হতে পারে يا أيها الذين آمنوا اتقوا الله এ দুনিয়ার মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় কেন করবা বলে মা বাবাকে সন্তান ভয় করার কারণে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না ছাত্র ওস্তাদকে ভয় করার কারণে ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না কেন শাস্তির ভয় দুনিয়ার মুমিন যদি অন্তরে আল্লাহর ভয় ঢুকায় নেও গলায় চুরি আসবে গুনার কাছেও যাবে না কেন জাহান নামের আজাবের ভয় হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহত উরাম কাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা আল্লাহর ভয়ের নাম তাকুয়া যিনি আল্লাহকে ভয় করেন তার নাম হলো মুত্তাকি আল্লাহ কোরআনের শুরুতেও তাকুয়ার বয়ান দিয়েছেন আমাকে ভয়